অপশন আছে আপনারা এখানে প্রথম অপশনটা হচ্ছে ইম্পোর্টিং কান্ট্রি ইম্পোর্টিং কান্ট্রি এখানে আপনি সিলেক্ট করুন হচ্ছে Korea republic Korea republic of আলবে দ্বিতীয় অপশনটা হচ্ছে ইয়ার মানে আপনি কোন বছরের ট্যারিফ জানতে যাচ্ছেন দুই হাজার পনেরো সাল আমাদের লেটেস্ট আছে দুই হাজার পনেরো সাল সিলেক্ট করেন তারপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের এসএস কোডের মধ্যে five three one zero one zero exporting country Bangladesh তারপরে এখানে প্রিফারেনশিয়াল ট্যারিফ আছে এলডিসির জন্য মানে বাংলাদেশ থেকে গেলে এটা 0% কারণ বাংলাদেশ একটা এলডিসি সুতরাং এলডিসি কান্ট্রিগুলো এলডিসি বাংলাদেশ ছাড়া অন্যান্য এলডিসি থেকে zero percent Asia agreement APTA country গুলো হচ্ছে আপনার থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর ক্যাম্বোডিয়া ভিয়েতনাম এই কয়েকটা কান্ট্রি হচ্ছে আপটা এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট আপটা আপটাই তো আছি আপটা এশিয়া প্যাসিফিক তো আছি বাংলাদেশ আপটা কান্ট্রির জন্য সাত দশমিক চল্লিশ পার্সেন্ট হচ্ছে মানে পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট কম এমএফএন থেকে আর preferential trade for Bangladesh somehow কোরিয়ার সাথে বাংলাদেশের কোন প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে যে এগ্রিমেন্টের আওতায় আমরা মাত্র 4.3% দিলেই আমাদের প্রোডাক্ট বিদেশে ঢুকতে পারবে আর বাংলাদেশের জন্য এই এই ক্ষেত্রে এই প্রোডাক্টের জন্য কোরিয়া 4.3% ডিউটি নেয় কাস্টম ডিউটি নেয় এমএফএ হচ্ছে 8% এইট পার্সেন্ট তারপর হচ্ছে पैसा हाँ। ঠিক আছে বাংলাদেশ থেকে যাচ্ছে সবাই নিয়ে আসো না আসতে পারো সবাই নিয়ে আসো আপনি কি আসছেন আনতে পারছেন কেন আসবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি দেখা দিচ্ছি আবার ভিতর থেকে আরো বলা যায় না অস্থির অস্থির আমরা বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি যেমন এখানে আছে এমএফএম ডিউটিজ অ্যাপ্লাই এমএফএমটা কি আমরা যে বলছিলাম যে ডব্লিউটিও এগ্রিমেন্টের আওতায় একটা নিয়ম আছে যে আপনি কোনো ডিউটি সার যখন দিবেন ডিউটি সার অফার করবেন তাইলে পৃথিবীর সব দেশের জন্য মানে ডব্লিউটিওর সব মেম্বারের জন্য সমান সংখ্যক ডিউটি চার্জ করতে হবে এটা এমএফএন মানে হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন মানে হচ্ছে আপনি সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন এটা হচ্ছে ডব্লিউটিওর একটা নিয়ম তো যার জন্য এই ডব্লিউটিওর সব মেম্বার কান্ট্রির জন্য আপনার যে জুডের যে ব্যাগ বললেন ওই ব্যাগ কোরিয়াতে রপ্তানি করতে হলে তাকে এইট পার্সেন্ট ডিউটি দিতে হবে ট্যারিফ দিতে হবে এটা হচ্ছে আট পার্সেন্ট বাংলাদেশের ক্ষেত্রে না সব দেশের ক্ষেত্রে আচ্ছা। পৃথিবীর সব দেশের ক্ষেত্রে আচ্ছা, আমি প্রথম আমার ভূমিকাটার প্রথম যদি চিন্তা করেন তাহলে আমি আমার আজকের ক্লাসের প্রথম ভূমিকাটা শুরু করেছিলাম যে প্রথম হচ্ছে মোস্ট ফেভার্ড নেশন প্রথম শুরু করেছিলাম যে ডব্লিউটিও কিভাবে প্রতিষ্ঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের অবস্থা কলোনিয়াল স্টেট তারপরে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো হওয়ার পরে ন্যাশনালিস্ট যেই মুভমেন্ট শুরু হইলো এক দেশ থেকে আরেক দেশে পণ্য আদান প্রদান বন্ধ হয়ে গেল তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ডব্লিউটিও ইউরোপিয়ান কিছু দেশ মিলে উদ্যোগ নিলেন যে আমরা আলোচনা করবো আলোচনার এই ফোরামটার নাম ডব্লিউটিও ওই ফোরামে প্রথম সিদ্ধান্ত হইল যে আমরা যখন কোনো দেশকে টেরিফ ছাড় দিব ওই একই পরিমাণ ছাড় সকল দেশের জন্য সমান এই সকল দেশের জন্য যে সমান নিয়ম এই নিয়মটা হচ্ছে এমএফএন মোস্ট ফেভার্ড নেশন আমি বিশেষ কোনো সার বিশেষ কোনো দেশকে দিতে পারবো না এই ডব্লিউটিও মাল্টিলেটারাল ট্রেড এগ্রিমেন্টের আওতায় পরে বলেছিলাম যে ডব্লিউটিওতে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয় কোনো একটা দেশ যদি রাজনৈতিক ধর্মীয় বা কোনো কারণে এগ্রি না করে তখন ওইটা বাস্তবায়ন করা যায় না পরে বলেছিলাম যে রিজনাল ট্রেড এগ্রিমেন্ট হয় বলেছিলাম না এই প্রথমটা হচ্ছে এমএফএন মানে হচ্ছে সব মেম্বার কান্ট্রিরা দিলেই ঢুকতে পারবে দ্বিতীয় হচ্ছে preferential tariff for least develop country পৃথিবীর এই এই একটা অংশ পৃথিবীর যেই ইকোনমিগুলো আছে এই ইকোনমিগুলোতে সাধারণত তিনবার তিনটা প্রধান ভাগে ভাগ করা হয় পৃথিবীর যত দেশ আছে তিনটা প্রধান ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুন্নত দেশ মানে লিস্ট ডেভেলপ কান্ট্রি স্বল্পোন্নত দেশ লিস্ট মানে স্বল্প স্বল্পোন্নত দেশ এই স্বল্পোন্নত দেশ দেশ আছে উনপঞ্চাশটা পৃথিবীতে বাংলাদেশ হ্যাঁ। স্বল্পোন্নত দেশ আরেকটা আচ্ছা, হচ্ছে আরেকটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি মানে উন্নয়নশীল দেশ আর একেবারে উপরে হচ্ছে ডেভেলপড কান্ট্রি উন্নত দেশ উন্নত দেশ কারা ওই যে জি এইট বসে হ্যাঁ ওনারা হচ্ছে উন্নত দেশ তো উন্নত দেশের সংজ্ঞা আর উন্নয়নশীল দেশের সংজ্ঞার মধ্যে খুব একটা পার্থক্য নাই যখন একটা দেশ নিজেকে ডিক্লার করে যে আমি <coughs> এখন থেকে উন্নত দেশ তখনই সে উন্নত দেশ কারণ আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশ পার ক্যাপিটা ইনকাম অনেক উন্নত দেশের চাইতে বেশি তাও সে ডেভেলপিং কান্ট্রি কারণ কি সে অফিসিয়ালি ডিক্লার করতেছে না আমি উন্নত এখন আসেন এই পার ক্যাপিটা ইনকাম কিভাবে নির্ধারণ করা হয় পার ক্যাপিটা ইনকাম নির্ধারণ করা হয় আপনার একটা দেশের বাংলাদেশের টেরিটরির ভিতরে আজকে যদি আপনি বাংলাদেশটাকে বিক্রি করে দিতে চান ধরেন টোটাল দেশের মালিক আপনি একটা আপনি টোটাল দেশে যত বিল্ডিং আছে এই এসএমই ফাউন্ডেশন অফিস সহ টোটাল বাংলাদেশটা বিক্রি করে দিবেন এই টোটাল বাংলাদেশটা বিক্রি করলে আপনি যত টাকা পাবেন যত টাকা পাবেন এই ভ্যালুটাকে তার টোটাল জনসংখ্যা দিয়ে যদি ভাগ করে দেন তাইলে যেই ইয়েটা আসবে ওটা পার ক্যাপিটাল একটা জিডিপি আমাদের জিডিপি কি জিডিপি হচ্ছে একটা বছরে এক বছরে আপনি পহেলা জানুয়ারি থেকে হইতে পারে পহেলা জুলাই থেকে হইতে পারে পরবর্তী পহেলা তিরিশে জুন অথবা পরবর্তী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত একটা বছরে আপনার দেশের টেরিটরির ভিতরে যত ধরনের প্রোডাক্ট উৎপাদন হয় সবগুলার যোগফল সবগুলার মূল্য হচ্ছে আপনার জিডিপি এই জিডিপি কে আপনার টোটাল জনসংখ্যা দিয়ে যখন ভাগ করবেন তখন পার ক্যাপিটা এই পার ক্যাপিটা আমাদের কত এখন আমাদের বারোশো সামথিং মনে হয় কারণ কিছুদিন আগে আমরা নয়শো ষাটে ছিলাম এখন রিসেন্ট বারোশোর মতো এগারোশো পঁচাশি ডলার এর মানে হচ্ছে এক বছরে আমাদের মাথা পিছু আয় হচ্ছে এগারোশো পঁচাশি ডলার কেউ হয়তো হাজার কোটি ইনকাম করে কেউ একেবারে মাথা এক বছরে একশো ডলার ইনকাম করতে পারে বাট অ্যাভারেজটা হচ্ছে ওইটা তো এই লিস্ট ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে আটচল্লিশটা বললাম যাদের পার্কে ক্যাপিটা ইনকাম হচ্ছে খুবই নিচু আমাদের মতো আমাদের সাথে আরো নিচু শ্রেণীতে আছে আর তাদের পার ক্যাপিটাল ইনকাম ধরেন বিশ হাজার ডলার পঁচিশ হাজার ডলার তিরিশ হাজার ডলার তারা ডেভেলপিং আর যারা অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে আমি ডেভেলপ কান্ট্রি তখন সেই ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে এটুকু হচ্ছে বেসিক পার্থক্য এই লিস্ট ডেভেলপ কান্ট্রি মানে এলডিসি যে আটচল্লিশটা আছে ওই এলডিসি কান্ট্রিগুলো থেকে কোরিয়াতে এই ব্যাগ এক্সপোর্ট করলে তখন সে জিরো পার্সেন্ট ডিউটিতে যাবে মানে তার কাছ থেকে ডিউটি নেওয়া হবে না তুমি গরিব মানুষ তোমার মাফ করে দিলাম এই অবস্থা যে এটা গরিব দেশ তাকে মাফ করে দেওয়া হয় preferential tariff for APTA countries Asia Pacific যে ট্রেড এগ্রিমেন্ট আছে আফটা মানে হচ্ছে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট এই এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় যে কান্ট্রিগুলো আছে ওইসব দেশের জন্য তারা আট পার্সেন্ট মানে সবার জন্য আট পার্সেন্ট তার পয়েন্ট সিক্স মানে সিক্সটি সেন্ট মানে ষাট পয়সা ছাড় দিচ্ছে বলা হয়েছে সাত দশমিক চল্লিশ পার্সেন্ট হচ্ছে তার ট্যারিফ দিতে হবে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট তারপরে হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্যারিফ ফর বাংলাদেশ এবার বাংলাদেশের সাথে কোরিয়ার একটা দ্বিপাক্ষিক প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে যে এগ্রিমেন্টের আওতায় বলা হয়েছে বাংলাদেশ থেকে যদি কেউ রপ্তানি করে তাহলে তার থেকে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট নেওয়া হবে মানে অন্যরা এইট পার্সেন্ট দিবে Bangladesh four point three percent দিবে মানে থ্রি পয়েন্ট সামথিং পার্সেন্ট সে প্রিফারেন্স পাবে তো বেসিক্যালি বাংলাদেশ যে LDC country Bangladesh LDC state আছে আমাদের রোস অফ রেজিডেন্স যাবে এবং ডিউটি ফ্রি অ্যাক্সেস পাবে এটা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্লিকেবল মানে এখানে চারটা দেখা যাচ্ছে মেইন আছে বিষয়টা হচ্ছে এই ধরেন আপনি মুক্ত বাণিজ্য চুক্তি বা প্রিফারেন্সিয়াল বাণিজ্য চুক্তিগুলো হয় দুই ভাবে প্রথম হয়তো ইয়েস লিস্ট আর এখন হচ্ছে নো লিস্ট দুইটার মধ্যে পার্থক্য আছে প্রথমটা হচ্ছে বলা হয়তো পজিটিভ লিস্ট হচ্ছে আমার দেশে ধরেন চাল ধান গম ভুট্টা রেশন এই বিশটা প্রোডাক্ট তোমার দেশ থেকে আমি নিব এবং ডিপিট্রি নিব এইভাবে বলা হয়েছে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি যখন ষাটের দশকে হয় বা সত্তর আশির দশকে হয় তখন বলা হয়েছে যে আমি এই বিশটা প্রোডাক্ট তোমার দেশ থেকে ফ্রি ট্যাক্সে নিব বিনা ট্যাক্সে নিব বিনা শুল্কে নিব কিন্তু এই ইয়েস লিস্ট ফলো করতে যেয়ে দেখা গেল যে পৃথিবীতে প্রোডাক্টের সংখ্যা সাড়ে পাঁচ হাজারের উপরে সার্ভিস করলে আরো সাড়ে চার হাজার মানে নয় হাজার এত বড় লিস্ট আমি চারটা পাঁচটা ধরে বাণিজ্য হয় না তখন বলা হইলো যে ঠিক আছে তোমার দেশের যেসব প্রোডাক্ট তোমার দেশে বেশি উৎপাদন হয় ওইসব প্রোডাক্ট বাইরে থেকে গেলে তোমার দেশের স্থানীয় মার্কেট ধ্বংস হয়ে যাবে নষ্ট হবে ওই সবগুলা বাদ দিয়ে বাকিগুলো না তখন বলা হলো নেগেটিভ লিস্ট নেগেটিভ লিস্ট হচ্ছে এই পঞ্চাশটা বা একশোটা বা দুইশোটা প্রোডাক্ট আমি আমার দেশে ঢুকতে দিব না যেটা ঢুকতেই দিব না এটা হচ্ছে টোটালি নেগেটিভ যেটা ঢুকতে দিব কিন্তু কিছু ডিউটি এটা হচ্ছে এই টাইপের আবার এই একই এগ্রিমেন্ট প্রিফাইন্যান্সিয়াল ট্রেড এগ্রিমেন্টে বাংলাদেশ থেকে আপনি যদি সবগুলো লিস্ট দেখেন অনেক প্রোডাক্ট আছে যেগুলোতে এক টাকাও ডিউটি লাগে এজন্যই এখানে ওই যে মেনশন করার উদ্দেশ্য হচ্ছে যে ওই এগ্রিমেন্টের আওতায় আমরা এত দেওয়ার কথা কিন্তু আমরা কিন্তু এলডিসি এলডিসি হলে আমরা আলাদা প্রোডাক্ট অনুযায়ী আমার হতে পারে না হতে পারে ওই প্রোডাক্টের আওতায় দেখা গেছে চারটা অপশন আছে হ্যাঁ, হ্যাঁ। উদ্যোক্তা যেটা কম সেটাতে যেতে পারে হ্যাঁ আপনার হচ্ছে কি আপনি একজন উদ্যোক্তা হিসেবে চারটা অপশন আছে আপনি আপনার দেশের জন্য যেটা বেস্ট সুইটেবল আমার এখানে দুইটা অপশন আছে আমি LDC rules of origin show করতে পারি এখানে আমার 0% আমি ওই যে আমাদের বাংলাদেশের সাথে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট আছে ওইটার রুলস অফ অরিজিন দিতে পারি তাহলে আমার যেটা সুবিধা আমি ওই রুলস অফ অরিজিন দিই মানে e আপনি যে আপনার আপনি যে এগ্রিমেন্টের আওতায় শো করবেন ওই এগ্রিমেন্ট অনুযায়ী আপনার ক্যালকুলেশন করা প্রোডাক্ট আমরা যেটা পাবো আচ্ছা, জার্মানি থেকে আসে না এটা বাংলাদেশ থেকে গেছে সুতরাং এটার উপরে ডিউটি কম না আপনার ইম্পোর্টারকে হেল্প করার জন্য আপনি দিবেন না আপনার দেয়া লাগবে যে এটা বোধহয় সিমিলার এখানে আমার একটা জুটকাপিং সেম কোডি আছে প্রায় এখানে দেখা যায় অস্ট্রেলিয়া কানাডা এরা ওই জুট ফ্যাব্রিকের জন্য জিরো ট্যারিফের সুযোগ কীভাবে পায় অস্ট্রেলিয়া দেখাচ্ছে চায়না দেখাচ্ছে চিলি দেখাচ্ছে এরা তো উন্নত কান্ট্রি তো ওখানে জিরো আর আমার ক্ষেত্রে ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট এটাই তো ন্যাচারাল ফাইবার না ফাইন ফাইন আমি আপনার কোশ্চেনটা আর ওই এই ভাই একটা কোশ্চেন করছিলেন একটু আগে আপনার কোশ্চেনটা কি ছিল সবার সাথে একটু শেয়ার করেন আমি এখানে লিখছি হলো ফাইভ তারপর আরো জিরো আসছে এটা এই এই এটা তারপরে কিন্তু আবার এটা ইয়া এটা মানে যেটা আসছে না যে নাম এনটিএল বলছিলাম না এইচএস কোডের পরে যে national traffic light national traffic line আমি আপনাদের দুইজনের কোশ্চেনটার অ্যান্সার দিতে খুব সুবিধা হবে আমি একটু পিছনে যাই পিছনে যাই হচ্ছে যখন এসএস কোড কি এসএস কোড জিনিসটা কি বা কেন প্রয়োজন হলো এসএস কোড হচ্ছে আপনি ধরেন এই বাংলাদেশে এটার নাম ধরেন বই এই চায়নাতে হয়তো এটার বই না অন্য একটা কথা এটা চাইনিজ ভাষায় সামথিং একটা কিছু বলে আবার ইংল্যান্ডে গেলে এটা বুক একটা প্রোডাক্টই যখন আন্তর্জাতিক বাণিজ্যে ঢুকে হ্যাঁ অথবা কেউ বলবে পুস্তক অথবা আঞ্চলিক বা অন্য কোনো ভাষা আচ্ছা, আচ্ছা, এখন এই প্রোডাক্টটা যখন আন্তর্জাতিক মার্কেটে যাবে তখন এই প্রোডাক্টটাকে কি নামে আগে চিহ্নিত করবে এইটা নিয়ে একটা সমস্যা ছিল এটা তো বই একটা এক্সাম্পল দিলাম আপনার ফল ধরেন একটা ফল হচ্ছে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ ধরে আমাদের দেশের মানুষ ইলিশ মাছ না বলতেই অজ্ঞান মানে হচ্ছে নানান রকম স্বাদ দিয়ে সুবিধা কিন্তু পৃথিবীতে এমন জাতিও আছে তারা ইলিশ মাছের গন্ধ সহ্য করতে পারে তারা যেই দিকে ইলিশ মাছের গন্ধ যায় ওই বাসার সামনে দিয়ে হাঁটতে পারে তখন এইটা একই প্রোডাক্ট আপনার বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয় একই প্রোডাক্ট বিভিন্ন দেশে প্রাইসের ভ্যারিয়েশন বিভিন্ন রকম